সেনা অভ্যুত্থান পরবর্তী সহিংসতার জেরে মিয়ানমারের প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে জাতিসংঘের কোঅর্টিশন অফ হিউম্যানিটিস কর্পোরেশন এর প্রতিবেদনে এই তথ্যটি জানা গেছে জাতিসংঘের দফতরে সতর্ক করে বলা হয়েছে যে বর্ষা ঘনিয়ে আসার সাথে সাথে ক্ষোভ বাড়তে থাকায় পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে দুই সালের এক ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সং সুচির এনএলডি সরকারকে হাঁটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী সংস্থাটি আরও জানিয়েছে এরপর দেশটির সাত লক্ষেরও বেশি মানুষদের তাদের ঘর থেকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে অভ্যুত্থানের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশজুড়ে দল গঠন করেছে বেসামরিক মালয়েশিয়া এবং জান্তা সরকারে তাদের লক্ষ্য করে প্রায় আক্রমণাত্মক আচরণ করছে ফলে গ্রামেও সহিংসতা ছড়িয়ে পড়েছে বেসামরিক লোকদের উপর বিমান হামলা করা হয় এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও ঘটেছে অভ্যুধানের আগে বাস্তুচ্যুত হওয়া মানুষের সঙ্গে নতুন করে জাতিসংঘের ঘটনায় আরও তিন লক্ষ ছিচল্লিশ হাজার বাস্তুচ্যুত যুক্ত হয়েছে এদের মধ্যে থাই ও চীন সীমান্তে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ক্ষতিগ্রস্তরা এবং রোহিঙ্গা মুসলমানরাও রয়েছে দুই সালে এইসব রোহিঙ্গাকে নৃশংসভাবে দমন নিপীড়ন চালিয়ে তাদেরকে ঘরবাড়ি থেকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল জাতিসংঘ বলছে অভ্যুত্থানের পর সহিংসতার ঘটনায় বিশ হাজারও বেশি বেসামরিক লোকের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া বা নষ্ট করা হয়েছে বর্ষা মৌসুমে আশ্রয় শিবিরে থাকা এসব মানুষের অবস্থান আরও শোচনীয় হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন সংস্থাটি এইদিকে সহিংসতার জেলে উত্তর পূর্বাঞ্চলের সাংগাই অঞ্চল দিয়ে বাস্তুচ্যুত হয়েছে তিরিশ লক্ষ মানুষ সেখানে অহরহ ঘটে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ফলে এই অঞ্চলে ফোন সার্ভিস খাবার ঔষধ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে জাতিসংঘ বলছে এই অঞ্চলগুলোতে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করা প্রয়োজন কিন্তু সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে জান্তা সরকার সেখানে মানবিক সহায়তার প্রস্তাবে রাজি নয় স্থানীয় পর্যবেক্ষক সংস্থার পরিসংখ্যানে বলছে অভ্যুত্থান পরবর্তী সংঘাতের এখন পর্যন্ত এক হাজার আটশো জন নিহত এবং তেরো হাজারেরও বেশি ব্যক্তিকে আটক করে রেখেছে জান্তা সরকার